ফুড ফল অ্যাপেল অ্যাপেল মানে আপেল ব্যানানা ব্যানানা মানে কলা ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে গোয়াবা গোয়াবা মানে পেয়ারা অরেঞ্জ অরেঞ্জ মানে পাপাইয়া পাপাইয়া মানে পেঁপে ফুড হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আমি আজকের ভিডিওতে রিলস করেন না কেমন আছো আমি জাফর সাদিক হ্যাঁ। তোমাদের জন্য তৈরি করেছি ব্যাগ হ্যাঁ। Bag bag অ্যাপল অ্যাপল মানে অ্যাপেল ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো আম ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম বানানা বানানা মানে কলা বানানা বানানা বানানা মানে কলা গোয়াভা গোয়াভা মানে পেয়ারা গোয়াবা গোয়াবা মানে পেয়ারা পাপায়া পাপায়া মানে পেঁপে papaya papaya mane pepe orange orange mane komola orange orange mane komola fruit jackfruit mane kathal jackfruit jackfruit mane kathal lychee lychee mane lichu lychee lychee lychee mane lichu grapes grapes mane angur grapes grapes mane angur custard apple মানে আতা ফল কাস্টার্ড অ্যাপল কাস্টার্ড অ্যাপল মানে আতা ফল সাপুটা সাপুটা মানে সফেদা সাপুটা সাপুটা মানে সফেদা লেমন লেমন মানে লেবু লেমন লেমন মানে লেবু ড্রাগন ফ্রুটস ড্রাগন ফ্রুটস মানে ড্রাগন ফল ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মানে ড্রাগন ফল রামবুটান রামবুটান মানে রামবুটান রাব্বুটান রাব্বুটান মানে রাব্বুটান ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে ব্ল্যাকবেরি বাগবেরি বাগবেরি মানে বাগবেরি ট্যামারিন্ড ট্যামারিন্ড মানে তেঁতুল থামারিন থামারিন মানে তেঁতুল স্ট্রবেরি স্ট্রবেরি মানে Strawberry's name strawberry. Nut, nut money, badam. Nut, nut money, badam. Coconut, coconut money, narigel. Coconut, coconut money, narigel. Raspberry, raspberry money, raspberry. Raspberry, raspberry money, raspberry. Cherry, cherry money, 제리, 체리. 체리, 체리만 해. 제리. আমি ক্যালেট মানে ডালিম ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ ওয়াটারমেলন ওয়াটারমেলন পাইনঅ্যাপল পাইনঅ্যাপল মানে আনারস পাইনঅ্যাপল পাইনঅ্যাপল মানে আনারস আমলা আমলা মানে আমলকি মানে প্রদীপ মানে জলপাই মানে উড অ্যাপল উড অ্যাপল মানে বেল মানে জাম্বুরা মানে লটকন মানে লটকন লটকন লটকন মানে লটকন পেয়ার পেয়ার মানে নাশপাতি পেয়ার পেয়ার মানে নাশপাতি স্টার অ্যাপল স্টার অ্যাপল মানে জামরুল স্টার অ্যাপল স্টার অ্যাপল মানে জামরুল ফুল ফল অ্যাপেল অ্যাপেল মানে আপেল ব্যানানা ব্যানানা মানে কলা ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে গোয়াবা গোয়াবা মানে পেয়ারা সরে সরে মানে পাপাইয়া পাপাইয়া মানে পেঁপে দেখো দেখো মানে কাঁচালিচি লিচি নামে লিচু গ্রেপ গ্রেপ মানে আঙুর খাস্তার অ্যাপল খাস্তার অ্যাপল মানে আতা ফল সাপোতা সাপোতা মানে সাপোতা সবেদা লেবুন লেবুন মানে লেবু দাগুন দাগুন মানে লেবু দাগুন ফল রামু থাং লেবু থাং মানে রামু থাং বাগবাড়ি মানে বাগবাড়ি তামারি মানে মানে তেঁতুল মানে স্ট্রবেরি নাট মানে বাদাম কোকোনাট কোকোনাট মানে নারিকেল ফাম মানে বড় ফাম ফাম মানে হাফ হাফ হাফ মানে আমরা মানে হেদর মাথার বেদনা মাথার বেদনা মানে তো বুঝ ফলে ফলে আপনার মানে আমলকি অলিপ অলিপ মানে জলপাই উট আপেল উট আপেল মানে বেল হেরা পড়া হেরা পড়া মানে জাম পড়া মানে মানে জাম পড়া লটকন লটকন মানে লটকন তারপর মানে নাশপাতি স্টার অ্যাপল স্টার অ্যাপল মানে জামরুল আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি ভালো থেকো আমার জন্য দোয়া করো